এই চুপ চুপ কথা না হ্যাঁ তোর ভাবি দিছে হ্যালো জান ভাই তুমি যে রুকে ভাবি কি জানে হ্যাঁ। ভাই আপনার ছোট ভাই রোস্ট করতেছে ভাই আপনার কিছু কইলাম না ভাই শেরপুরের পোলা আমরা আইসো না বাজান কি কইলি তুই কোন জায়গার পোলা শেরপুরের পোলা আবার ক কথাটা আবার ক শেরপুরের পোলা আমরা আইসো না বাজান লাগতে পারবা না পরে বাঁচতে হইতে পারো তুমি নেতা প্রতিবন্ধীদের লাগে হইলে খ্যাত এই প্রাণীটা দেখতেছেন এটা TikTok celebrity TikTok celebrity plus এইমাত্র যে আমরা যে নায়কটা দেখলাম এই নায়কটা হইলো মধ্যম করার হইলো সুপার হিরো টিকটক সেলিব্রিটি প্রতিবন্ধী নায়ক নালিতা বাড়ির একমাত্র সিঙ্গেল ছেলে দ্বিতীয় হিরো আলম আমাদের নালিতা বাড়ির আর বাদে দিলাম হাজি সাহেবের কথা হাজি সাহেব ইনি হলেন আমাদের চৌরাস্তার নায়ক ব্র টিকটক সেলিব্রিটি মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আর ওই নামাজ পড়ে আর টিকটক করে আইরে টিকটক আমার পরিস্থিতি খারাপ দেখা কি খারাপ কি খারাপ পরিস্থিতি খারাপ টিকটক আজকাল পরিস্থিতি খারাপ যা খুব আমার পরিস্থিতি খারাপ দেখা তুমিও আমার ছাইরা গেলা ব্যাপার না একটা কথা মনে রাখো জীবনে এত বড় হমু আমারে দেখার জন্য তোমারও কান্না করতে এখন কি কচি খুকায় এখন বড় নাই না তো- सबकी आती नहीं और मेरे जाती नहीं নায়ক the superstar come from Sherpur জেলা হিরো আলমের ছোট ভাই कॉल करता तू आर्किटेक्ट नहीं है मुझे अपनी तारीफ अपने मुंह से करना अच्छा नहीं लगता हम्म। हम्म। डीजे हाँ? ए हालाई के बराबर